এই কোরআন শেখার জন্য কোনো বয়স নাই কোরআন শেখার জন্য কোনো লেভেল নাই এই কোরআন জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে ঠিক কিনা আমরা যখন বয়স্ক হয়ে যাই কোরআন পড়তে পারি না আমরা কোরআন শিখতে লজ্জা পাই ঠিক কিনা কোরআন শেখার জন্য কোনো সময় নাই একজন সাহাবিব বৃদ্ধ হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে আমার নবীজি ওই বৃদ্ধ সাহাবিকে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে যেখানে আসহাবে সোফা সাহাবে কামরা সাহাবে একরাম কোরআনের তালিম নিত কোরআনের শিক্ষা হতো সেখানে পাঠিয়ে দিত যে তুমি আগে কোরআন শিখো কোরআন শেখার জন্য কোনো বয়স নাই কোরআন শেখার জন্য কোনো লেভেল নাই কোরআন শেখার জন্য কোনো ধনী গরিব নাই আর পৃথিবীর বুকে একমাত্র কোরআন আছে যেই কোরআন যে কোনো মুসলমান নরনারী যুবক বৃদ্ধ সবাই পড়তে পারে আপনারা জানেন না যে হিন্দু ধর্মের মধ্যে সবাই কিন্তু হিন্দুদের তাদের ধর্মীয় যে বই পুস্তক আছে এগুলা কিন্তু সবাই পড়তে পারে না সবাই পড়ার পারমিশন নাই ঠিক কিনা বলেন যেমনটাকে ইঞ্জিল ইঞ্জিল এটা একমাত্র তাদের খ্রিস্টানে যারা পাদ্রি যারা ক্যাথলিক যারা যাজক তারাই একমাত্র পড়তে পারত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মাজিদ নাজিল করেছেন এই কোরআন মাজিদ এই ছোট ছোট বাচ্চারাও পড়ে কিনা যুবকরাও পড়ে কিনা আমার মুরব্বীরাও বলে কিনা এই কোরআনের জন্য কোনো বয়স নাই কোরআনের জন্য কোনো লিঙ্গভেদ নাই কোরআনের জন্য কোনো লেভেল নাই যে কেউ অধিকার আছে কোরআন তালাবাদ করবে কোরআনের অর্থ বুঝবে কোরআন পড়বে আল্লাহ রব্বুল আলমী এই কোরআনকে সকলের জন্য মুক্ত করেছেন আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা তারা কোরআন নিয়ে চিন্তা করে না কোরআন পড়ে না তাদের কি হলো আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি কোরআনকে আমি সহজ করে দিয়েছি এই কোরআন চাইলে যে কেউ পড়তে পারবে সামান্য সময়ের ভিতরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের খেদমতে আরজ করতেছি আপনার একটা বাচ্চা মাদ্রাসায় দিলেন কানাই তার বয়স কত সাত বছর ছয় বছর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এমন হাফেজ পাওয়া যায় নয় মাসে কোরআন হেফজ করেছে কয় মাসে নয় মাসে তেইশ পারা কোরআন কিভাবে হেফজ করলো আল্লাহ বলেন ওয়ালা কদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকির এই কোরআন কলমের ভিতর কে মুখস্থ করায় রে আল্লাহ মুখস্থ করায় রে না হলে আপনি একটা বই শুদ্ধ করে পড়া অনেক কঠিন হয়ে যায় আর ছোট ছোট বাচ্চারা সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা তিরিশ পারা কোরআন কিভাবে মুখস্থ করে আপনি ভেবে দেখুন পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই শুধুমাত্র এই কোরআন মাজিদের হাফেজ কোরআন আল্লাহ রব্বুল আলমিন অগণিত সৃষ্টি করেছেন এটি হলো কোরআনের মজেসা এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন মানুষের অন্তরে সিনার ভিতরে ঢেলে দেন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলতেছে আমার কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে আমার নিদর্শন কোরআন তোমরা যদি কোরআন পড়ো তাহলে আমার সাথে কথা বলো যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তুমি আল্লাহর সাথে কথা বলো কারণ কোরআন হলো আল্লাহর কালাম আপনি যখন কোরআন আবাদ করেন তখন আমি আল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন আর আপনার তেলাওয়াত আমার আল্লাহ শুনে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আমি শুধুমাত্র এই কোরআন পড়ার যোগ্যতা আমি আমার বান্দাবাদিকে দিয়েছি আওয়াজতে বলুন সোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এই কোরআনকে পড়ার শক্তি দিয়েছেন এই কোরআনকে পাঠ করার যোগ্যতা দিয়েছেন বোঝার শক্তি আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কিন্তু আল্লাহর নিয়ামতকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে দূরে রাখছি সকালবেলা একটা বাচ্চা যখন ঘুম থেকে উঠে আমরা ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদেরকে এক কাপ ছা কাওয়াই দিয়ে বিস্কুট দিয়ে কোরআনের কে জুলদান করে গলার ভিতরে জোলাইয়া দিত আমরা সেই কোরআনটা গলার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া বক্তব্যে চলে যেতাম আর বক্তব্যে যাওয়ার পরে আমরা হুজুরের কাছে কোরআন তারাও শিখতাম ঠিক কিনা কিন্তু আজকে আমার ছেলেরা বক্তব্যে যায় না মাদ্রাসায় যায় না তারা সকালবেলা ইংলিশ মিডিয়ামে চলে যায় তারা সকালবেলায় কেজি স্কুলে চলে যায় এই কোরআন তাদের অন্তরে নাই আমার রাসুল বলেন যার কলব কোরআন থেকে খালি যার কলবের ভিতরে কোরআনের নূর ঢুকলো না কোরআন ঢুকলো না কালবাইতিল খারিফ যার দিলের ভিতরে কোরআন নাই তার অন্তর হলো শূন্য তার অন্তর হলো বিরানা বাড়ির মতো যে বাড়ির ভিতরে মানুষ থাকে না সুন্দর একটা বাড়ি করেছেন মালিক যে ঘরে মানুষ থাকবে কিন্তু মানুষ নাই যেখানে মানুষ থাকে না ওই ঘরের ভিতরে সেখানে জিনে বাসা বাঁধে সেখানে পেশার বাসা থাকে সেখানে জিন আর ভূতের বাসা থাকে ঠিক কিনা বলেন আমার রাসুল বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কলব দান করেছেন ওই কলবকে কোরআন শিকার উপযোগী করে দিয়েছেন কোরআন বোঝার উপযোগী করে দিয়েছেন আমরা যদি কোরআন যদি তেলাবত না করি কোরআন নিয়ে যদি গবেষণা না করি তাহলে ওই বাড়ির মতো হয়ে যাবে যে বাড়িটা অনেক লক্ষ টাকা খরচ করে কোটি টাকা খরচ করে ডেকোরেশন করে ঘর বানানো হলো যে ঘরের মধ্যে মানুষজন না থাকলে জিন আর ভূতের বাড়ি হয় যে কলবের ভিতরে কোরআন নাই কোরআনের নূর ঢুকলো না ওই বাড়িতে শয়তানের বাসা হবে সেখানে শয়তানের রাজত্ব চলবে ওই ছেলে কখনো মসজিদে যেতে পারবে না ওই ছেলে কখনো হেদায়ত প্রাপ্ত হবে না ওই সন্তান কখনো জান্নাত বেহস্ত বুঝার সেই শক্তি ধারণ করতে পারবে না বিশেষ করে সকরাতুল মৌতের বিছানায় তার মুখে কালিমা শরীফ নসিব হবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা যারা আমাদের বাচ্চাকে মাদ্রাসায় দিতে পেরেছি যেই বাচ্চা আমি হাফেজের বাবা হতে পেরেছি তার দাম দুনিয়া তো তার দাম বড় পরকালও ঠিক কিনা আমার নবীজি বললেন মান আল্লাহ বলছেন তোমরা একজন জেনারেল শিক্ষিত ছাত্রকে দেখলে তোমরা যে আদর করো তাকে যত্ন করো সে একজন বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে দিলাম সেই যে জ্ঞান অর্জন করুক যে ছেলে কোরআন তেলাওয়াত করবে কোরআন শিক্ষা করবে আর যারা কোরআন শিক্ষা দেবে তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা এই কোরআন শিখবে এই কোরআন যারা তালাওয়াত করবে এই কোরআনের সাথে যারা থাকবে কোরআনকে যারা মহাব্বত করবে কোরআন মতে যারা আমল করবে আমার নবীজি বলেছেন এই যারা কোরআনের পাখি থাকবে কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন এক নম্বর আমার নবী বলেন বিশেষ করে যারা হাফেজে কোরআনের বাবা আর মা হবে হাফেজে কোরআনের বাবা আর মা হলে কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি নবীর সামনে ওই হাফেজে কোরআনের বাবার মাতার উপরে স্বর্ণের মুকুট পরিয়ে দেবে স্বর্ণের তাস পরিয়ে দেবে মানুষে দেখবেন তারা তো পৃথিবীতে সাধারণ মানুষ ছিল তাদের কোনো মূল্য ছিল না আজকে তাদের মাতার উপর রাজার মুকুট আজকে তারা রাজা হয়ে বসে আছে হাফেজের মা রানী হয়ে বসে আছে কেন তাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে হাদিসের ভিতরে আমার নবীজি বলতেছে মা বাবার মাতার উপরে যেই তাজ পরিধান করা হবে ওই তাজের এমন একটা আলো হবে সূর্যের আলোর চেয়েও ওই তাজ থেকে বেশি আলো বিচ্ছুরিত ঘটবে সূর্যের আলোর থেকেও বেশি আলো দেবে ওই মা বাবার মাতার উপরে যে হাফেজে কোরআনের বাবার মায়ের মাতার উপরে যে তাজ থাকবে ওই তাজ থেকে সূর্যের চেয়ে বেশি আলো ছড়িয়ে দেবে আমার নবীজি বলতেছে বাবা বাবা মায়ের হাফেজের বাবা মায়ের মুকুট থেকে যদি সূর্যের মতো যদি আলো যদি ছড়ায় হাফেজে কোরআনের কি অবস্থা হবে হাফজে কোরআনের চেহারা থেকে কি আলো ঝলঝল করবে তাদের কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলমিন তখন হাফেজে কোরআনকে বলবেন তুমি হাফেজে কোরআন হয়েছ কোরআন হেফজ করার জন্য অনেক কষ্ট করেছ বাবা মায়ের আদর সোহাগ তুমি ত্যাগ দিয়েছ ঘরের আরামের বিছানা ত্যাগ দিয়েছ ডাল ভাত খেয়ে লেখাপড়া করেছ কোরআনের হাফেজ হয়েছ এবার আল্লাহ বলবেন ই করা তিল কামা কুন্তা তিল দুনিয়া দুনিয়ার ভিতরে তুমি যে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে সুন্দর করতে যে কোরআন তেলাওয়াত করতে আজকে তুমি দুনিয়ার মতো কোরআন তেলাওয়াত করো আর একটা আয়াত তেলাওয়াত করবে জান্নাতের একটি তলা লিফটে তুমি উঠে যাবে এভাবে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে জান্নাতের বেহসের দ্বিতীয় তলায় উঠে যাবে এবার তৃতীয় আয়াত তেলাওয়াত করবে তৃতীয় তলায় উঠে যাবেন এভাবে হাফেজে কোরআন কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাকে ছয় হাজার ছয়শত ছেষট্টি জান্নাতের বাড়িতে উঠাইয়া দেবে বাইর আমার বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে হাফেজে কোরআন যারা ফাস্তা যাহারা ফাস্তা জাহারা ফা হাল্লা হালালাহু ওয়াহারাম হারামাহু কোরআন হেফজ করেছে কোরআন মতো চলেছে কোরআন মতে আমল করেছে ঘুষ খায় নাই দুর্নীতি করে নাই কোরআন বিক্রি করে নাই মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে কোনো দান্দা করে নাই সেই বুকের ভিতরে কোরআনকে মহাব্বত করেছে কোরআনকে ভালোবেসেছে আমার নবীজি বললেন ওই হাফেজে কোরআন কেয়ামতার ময়দানে তার পরিবারে দশটা মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তারা এখন নামে চলে যাবে নামের ফয়সালা হয়ে গেছে তখন ওই হাফেজে কোরআন আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আজকের বাইতুর রহমান মাদ্রাসায় মাহফিল হয়েছিল তালিমুন মহিলা মাদ্রাসার মাঠে এই পার্কিং এ ছোট্ট একটা মাহমিল মাহফিল হয়েছিল সেখানে পাহাড়ি কাবাসিক এলাকা জামে মসজিদের খদিফ সাহেবের মুখ থেকে শুনেছি যারা হাফেজে কোরআন হয় তাদের পরিবার থেকে দশজন মানুষ যদি জাহান্নামি হয়ে যায় তাহলে ওই হাফেজে কোরআন তার পরিবারে দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিতে পারবে তাকে বলবে আল্লাহ সে আমার মা হয় বাবা হয় ভাই হয় দাদা হয় নানি হয় আমি যখন মাদ্রাসায় যেতাম তারা আমাকে মাথায় হাত বুলিয়ে দিত তারা আমাকে বলতো সোনামণি কোরআন সুন্দর করে পড়িও হাফেজের মতো হাফেজ হবে আর তুমি যদি হাফেজ হতে পারো জান্নাতে তোমার ছেলে আমরা জান্নাতবাসী হব আল্লাহ দরবারে তুমি আমার জন্য সুপারিশ করতে পারবে আল্লাহকে বলবে দাদা আমাকে সাহায্য করেছেন আমাকে উৎসাহ দিয়েছে মাসিক মাসিক আমার বাবা আমার জন্য বেতন দিয়েছে মা আমার জন্য করেছে আমার কাপড়গুলো দিয়ে দিত আমার জন্য টাকার ব্যবস্থা করত আল্লাহ আমি হাফেজে কোরআন হয়েছে আমার ফ্যামিলির কোন সদস্য জাহান নামে যাবে আমি জান্নাতের আরাম চাই না আমার ওই ফ্যামিলির সদস্য জাহান নামে থাকবে আমি জান্নাতে যাব না আল্লাহর সাথে সেই তর্ক করবে আল্লাহ বলবে ঠিক আছে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও জিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যারা এই দুনিয়াতে আলমাহিরুফিল কোরআন যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারবে কোরআনকে মধুর সুরে কোরআনকে পড়বে কোরআনকে ভালোবাসবে আল্লাহ বল আমার নবী বলেন মা তাদের হাসর হবে তাদের দুনিয়ার সমস্ত চাল চলন হবে আল্লাহর কতগুলা নৈকট্য পূর্ণবান ফেরাস্তা আছে ওই হাফেজে কোরআন রাম ওই রহমতের পূর্ণবান সবচেয়ে দামি আল্লাহর নৈকট্য রহমতের ফেরাস্তার সাথে ওই হাফেজে কোরআন চল ওই হাফেজে কোরআন যেখানে যাই সেখানে রহমতের ফেরাস্তা তার পিছনে পিছনে যায় আপনারা দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী আছে কোনো এমপি আছে তাহলে আপনারা দেখবেন তার পিছনে অনেকগুলো গাড়ি যায় অনেকগুলো পুলিশের গাড়ি যায় অনেকগুলো ফোর্স যায়